আজকে আমরা মার্কেটের অবস্থা দেখব অর্থাৎ বিটিসির অবস্থা আজকে আমরা পর্যালোচনা করার চেষ্টা করব কারণ আপনারা হয়তো ইতিমধ্যে শুনে ফেলেছেন আজকের দিনটা বিটিসির জন্য বেশ ইম্পর্টেন্ট একটা দিন বিটিসি হচ্ছে ফাদার কয়েন যেটাকে বলে বিটিসির অবস্থা যেদিকে যায় পুরো মার্কেটের অবস্থা কম বেশি সেই দিকে কিন্তু যায় সো বিটিসির অবস্থাটা একটু বোঝার চেষ্টা করব আমরা বিটিসি কিন্তু ইতিমধ্যে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট ব্রেক করে ফেলেছে বিশ হাজার নয়শো বিশে ছিল বিটিসির স্ট্রং একটা রেজিস্ট্যান্ট সেই রেজিস্ট্যান্টটা ব্রেক করে বিটিসি কিন্তু উপরে এসেছে দেখতে পাচ্ছেন আজকে সারা দিন প্রায় বিটিসি একুশ হাজার তিনশো ছেচল্লিশ পঞ্চাশ মানে একুশ হাজার তিনশোর কাছাকাছি এখানে ট্রেড করেছে মার্কেটে ইনভেস্টমেন্টও বেড়েছে বিটিসির ডমিনেন্স আপনারা যদি দেখেন দেখবেন forty one point four percent ইথারিয়ামের রয়েছে এইটিন পয়েন্ট টু পার্সেন্ট গত চব্বিশ ঘন্টায় বিটিসির প্রাইস আপ হয়েছে one point eighty nine percent according to coin market caps analysis তবে বিটিসির ট্রেডিং ভলিউম কমেছে thirty two point seventy four percent আজকে রাতের মার্কেটের জন্য আমার নিজস্ব অ্যানালাইসিস হচ্ছে এই যে একুশ হাজার তিনশো যে সাপোর্টটার উপরে বিটিসি এখন দাঁড়িয়ে আছে এই সাপোর্টটা কিন্তু তেমন স্ট্রং নয় এটা একটা মাইনর সাপোর্ট এখান থেকে বিটিসি যদি আরও একটু পাম্প করে একুশ হাজার চারশো পর্যন্ত যায় এবং মার্কেট যদি সেখানে দাঁড়িয়ে থাকে বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকে তাহলে সেখান থেকে মার্কেটে ছোট্ট একটা পাম্প আসতে পারে যদি এই পাম্পটা কোনো কারণে একটু বড় হয়ে একুশ হাজার আটশো পর্যন্ত যায় তবে এখানে খেয়াল করতে হবে যে একুশ হাজার চারশো যে সাপোর্টটা হবে সেই সাপোর্টটা থেকে একুশ হাজার আটশো পর্যন্ত যেতে বিটিসিকে খুব কম সময় নিতে হবে অর্থাৎ তুলনামূলক দ্রুত একুশ হাজার চারশো থেকে একুশ হাজার আটশোতে যদি বিটিসি পৌঁছাতে পারে এবং সেখানে যদি মিনিমাম 30 মিনিট তার থেকে আরও বেশি সময় যদি সেখানে স্টে করে তাহলে সেখান থেকে আমরা বেশ ভালো বড় একটা পাম্প দেখতে পারি তবে এই একুশ হাজার চারশো অথবা বর্তমান যে পরিস্থিতি এখান থেকে একুশ হাজার আটশোতে যাওয়া পর্যন্ত বিটিসির যে পাম্পটা আসবে এই পাম্পটার প্রভাব অল্টার কয়েনের উপরে পড়বে না অল্টার কয়েন আপনারা যদি ক্রিপ্টো মার্কেট সম্পর্কে একটু রিসার্চ করে থাকেন তাহলে হয়তো জানবেন যে বিটিসি পাম্প করা শুরু করলে কিছু সময় পর বেশ কিছু সময় পর অল্টার কয়েনগুলো পাম্প করা শুরু করে সো এখান থেকে যেহেতু বিটিসির যেতে হবে একটু দ্রুত যদি বড় পাম্প দেখাতে হয় মার্কেটে যেহেতু একটু দ্রুত যেতে হবে এই জন্য অল্টার কয়েন এই পাম্পটা কিছুটার প্রভাব নিতে পারবে না তবে বিটিসি একুশ হাজার আটশো থেকে আবার যখন পাম্প শুরু করবে যদি সেখানে ত্রিশ মিনিট স্টে করে তারপরে পাম্প আবার সেখান থেকে বিটিসি পাম্প শুরু করবে যদি সেখান থেকে আবার পাম্প শুরু করে তখন কিন্তু অল্টার কয়েনগুলো পাম্প করা শুরু করবে তবে এখানে আমাদের জন্য একটা দুঃসংবাদও আছে দুঃসংবাদটা হচ্ছে যেহেতু আপনারা দেখেছেন thirty two percent market cap down আছে এখান থেকে কিন্তু বিটিসির নিচে যাওয়ার সম্ভাবনাটাও একেবারে ফেলে দেওয়া যায় না যদি এখান থেকে কোনোভাবে বিটিসি বিশ হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত নেমে যায় তাহলে এটা ধরে নিন যে বিটিসি বেশ বড় একটা ক্র্যাশ করবে প্রায় এক হাজার ডলারের মতো বিটিসি ক্র্যাশ করে যাবে অর্থাৎ আঠারো হাজার সামথিং অথবা উনিশ হাজার ডলারে বিটিসি চলে যাবে কিন্তু আবার এই আঠারো হাজার উনিশ হাজার উনিশ হাজার ডলারে যাওয়ার সম্ভাবনাটা থাকলেও আমাদের এখানে ছোট্ট একটু আশা রাখার মতো সুযোগ আছে যদি দেখা যায় যে বিটিসি বিশ হাজার নয়শো নিরানব্বই পর্যন্ত গেছে তারপরে আমাদের বিশ হাজার সাতশো ছিয়াত্তর অথবা সাতশো সত্তর এখানে একটা খুব খুব স্ট্রং সাপোর্ট আছে এটাকে ব্রেক করে নিচে যাওয়া একটু কষ্টকর তবে এই পর্যন্ত বিটিসি নেমে আসতে পারে আর এই পর্যন্ত যদি বিটিসি আবার ব্যাক করে তাহলে কিন্তু অল্টার কয়েন যেগুলো আছে এগুলাতেও আমরা বড় রকমের ডাউন দেখতে পাবো সো এই মুহূর্তে আপনারা ট্রেড একটু ভেবেচিন্তে নেবেন একুশ হাজার আটশো পর্যন্ত একটু মার্কেট পর্যবেক্ষণে রাখুন যদি দেখেন বিটিসি একুশ হাজার চারশো থেকে একুশ হাজার আটশো পর্যন্ত খুব ফোর্স একটা পাম্প নিয়েছে মোটামুটি বেশ গতিতে একটা পাম্প নিয়েছে এবং একুশ হাজার আটশোতে less than thirty minutes BTC stay করছে তাহলে সেখান থেকে আপনারা ট্রেড নিতে পারেন এবং আশা করছি যে সেই ট্রেডে অবশ্যই শর্ট টার্ম ট্রেড নেবেন কারণ মার্কেটের বর্তমানে যে অবস্থা লং টার্ম ট্রেডের ফলাফল প্রায় সময় খারাপ আসছে শর্ট টার্ম ট্রেড আপাতত শর্ট টার্ম ট্রেড নেবেন সেখান থেকে মোটামুটি ভালো প্রফিট আপনারা বের করে নিয়ে আসতে পারবেন এইটা হচ্ছে আমার মার্কেট রিসার্চ আজকের আপনার চিন্তাভাবনা কি আপনার রিসার্চে কি বলছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে সাপোর্ট করবেন সাথে থাকবেন যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন